শোক শোক করে তুমি শোক শোক করে তুমি কেন কর হাহতাস শোক শোক করে তুমি কেন কর হাহতাস শোক তো মিলে না কোথা ভিতা সুখেরাস প্রতীকে মরু মাঝে পতিকে মরুব মাঝে খুঁজিয়া বেড়াই জল জল তো মিলে না সে তা মরিচিকা করে ছল হজরত আদম নাবিয়া আলহি সালাতামের প্রতি বারে দুটো করে সন্তান হতো মা হাওয়ার গর্বে প্রতি গর্বে দুইজন একটি ছেলে একটি মেয়ে অবশ্যই বলুন সোহান হজরত আদম আলাইহিসালাম মহাকুশি একাকার হয়ে পৃথিবীতে এসেছেন আর একা নয় তার প্রতি মা হাওয়ার গর্বে দুটো করে সন্তান লাভ করছে হজরত আদম এখন পৃথিবী তার একা নয় তার বংশ বিস্তার হচ্ছে তার সন্তান হচ্ছে ছেলেমেয়েরা বাবা ডাকছে এর চেয়ে আনন্দ মা বাবার জন্য আর কিছুই হতে পারে না ঠিক কিনা হজরত আদম আলাইহি সালাম নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় আসমানী শিক্ষায় তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকে বলেন আল্লাহ আসমা কুল্লাহা আমি আদমকে সমস্ত জ্ঞান আমি দান করেছি এই দুটো ছেলে এবং দুই মেয়ে আরো সন্তান সবাই আস্তে আস্তে বড় হচ্ছেন সন্তান যখন বড় হয় তখন মা বাবার স্বপ্ন জাগে তাদের বিবাহের ব্যবস্থা করে ঠিক কিনা আল্লাপাক আসমান থেকে ওহি নাজিল করলেন আদমের সকল সন্তান সকলে ভাই বোন কার সাথে কার বিয়ে হবে ঠিক কিনা ভাই বোনে তো বিয়ে হওয়া সম্ভব নয় তখন আল্লাহ পাক বিরাম করলেন হজরত আদমের এক গর্বের সন্তানরা তারা সহোদর হবে অন্য গর্বের সন্তানের সাথে বিবাহ সাথী হবে আওয়াজ দিয়ে বলুন হা আল্লাহ হজরত আদম এবার হাবিল আর কাবিলের বিবাহ ঠিক করলেন ভাগ্যক্রমে হজরত হাবিলের ভাগে পড়ল ওই মেয়েটা খুবই পরমা সুন্দরী আর কাবিলের ভাগে যেটা পড়ল সেটা একটু সুন্দর ওইটার চেয়ে একটু কম কিন্তু কাবিল সেটা মেনে নিবে না সেই সুন্দর মেয়েটাই বিবাহ করবে আওয়াজ দিয়ে বলুন না অজবিল্লা আসমানের ওহির জ্ঞান ওহির বিধান কাবিল সে মানতে রাজি নন আদম মনের মধ্যে খুবই ব্যথা বোধ করলেন এই ছেলে মেয়েকে বড় করলাম তারা আমার কথা শুনবে আল্লাহর বিধান মতে চলবে তারা বিবাহের বেলায় এসে মা বাবার কথা আর শুনতে রাজি না মা বাবার মনে কষ্ট আসে কি না আসে কত স্বপ্নের ছেলে সন্তান মা বাবার অবাধ্য হবে এর চেয়ে মা বাবার কষ্টের আর কিছুই পৃথিবীতে হতে পারে না তখন হজরত আদম আলাইসালাম খুব দুঃখ বোধ করলেন খুব দুঃখ বোধ করলেন মনে করেছিলেন এই সন্তানকে নিয়ে তিনি জান্নার থেকে নেমে আসলো পৃথিবীতে সুখের বাস করবেন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল সন্তানদের মধ্যে মতানৈক্য বাইর আমার বন্ধুরা আমার এ পৃথিবীর সুখ এটা এটা চিরস্থায়ী কোনো সুখ নয় আর পৃথিবীতে সুখ খুঁজলে কিন্তু তার মতো বোকা আর পৃথিবীতে কেউ নাই ঠিক কিনা বলেন কবি বলেন শোক শোক করে তুমি শোক শোক করে তুমি কেন কর হাহতাস শোক শোক করে তুমি কেন কর হাহতাস শোক মিলে না কোথা ভিতা সুখেরাস প্রতীকে মরু মাঝে পথিক মরুব মাঝে খুঁজিয়া বেড়াই জল জল তো মিলে না সে তা চিকা করে ছল প্রতীক মরুভূমিতে পানি কুচ্ছে কিন্তু সেখানে মরিচিকা চারা কোথাও পানির কোষ মেলে না মানুষ পৃথিবীতে শান্তি খুঁজে যতই সে শান্তির জন্য আগে বাড়ায় ততই তার সামনে দুঃখগুলো বেশ আসে ঠিক কিনা বলেন আল্লাহর কি কারিশমা আল্লাহর কি বিধান এই পৃথিবীটা আসলে সুখের জায়গা নয় আল্লাহ কবি ফরিদুদ্দিন আত্মার আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে গিয়ে বলেন একেরা গঞ্জ আমত মেদাহত দেগরেরা রঞ্জস হামত মেদাহাত কবি বলেন আল্লাপাক একজনকে ধন ভাণ্ডার ও ঐশ্বর্য দান করেন অন্যজনকে দুঃখ কষ্ট ও অভাব অনাটনের মধ্যে রাখেন এটা কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা কবি আর বলেন আ একেরা গঞ্জন আমত মেদাহাত দিগরে রঞ্জ সহমত मीदाहत आए के राम जर्द सद हम याद দিগরে দর হসরত না যাদেহ একজনকে আল্লাহ রব্বুল আলমিন স্বর্ণের দুই শত থলি দান করেন অপরজনকে রুটি রুজির আফসোস দিয়ে থাকেন آئے کے آئے کے بر تخت باسد عز و ناس দিগরে কর দাদা আজফা কবস এক ব্যক্তি সিংহাসনে বসে শত সম্মান ও গর্বের সহিত রয়েছে অন্যজন ক্ষুধার তাড়া নাই আল্লাহর জ্বালা সহ্য করতে না পেরে মুখটা হা করে বসে আছে হাসতে সুলতান নি মুসল্লাম ওরা চেরা প্রকৃত বাদশাহী মহান আল্লাহর জন্যই আল্লাহর কাজে কাউকে প্রশ্ন করার সুযোগ আর অধিকার আল্লাহ দেন নাই যে আল্লাহ যাকে যেভাবে রেখেছে সেভাবে চলতে হবে যে বাদশার কাছে প্রশ্ন করার কোনো সুযোগ নাই তিনি হলেন পৃথিবীতে সকল মানুষের জবাবদিহিত আছে কিন্তু আমার আল্লাহ পাকের কোনো জবাবদিহি কারো কাছে করতে হয় না